বন্ধুরা সবাইকে আর্নিংস মাস্টারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রিপন আপনাদের সামনে চলে এসেছি কামিং চ্যাটের আরও একটা নতুন আপডেট নিয়ে এবং আপনাদেরকে আমি এনশিওর করছি যে এই আপডেটটা আমরা যারা কামিং চ্যাট ইউজার রয়েছে অবশ্যই আমাদের জন্য সুখবর এই সুখবরটা আপনাদেরকে একটু বিস্তারিত করে বোঝানোর জন্যই আমি মেইনলি আজকে ভিডিওটা রেকর্ড করছি আপনারা নর্মালি কামিং চ্যাটের টুইটার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে আসলেই বুঝতে দেখতে পারবেন তবে আমি একটু বিস্তারিত ডিসকাস করব বিশেষ করে আমাদের বাংলা ভাষাভাষী আমার চ্যানেলে বাংলা ভাষাভাষী যেসব দর্শক বন্ধু রয়েছেন যারা কামিং চ্যাট ইউজার ইতিমধ্যেই তাদেরকে বোঝানোর জন্যে আমি আজকে ভিডিওটা রেকর্ড করছি এবং চেষ্টা করছি খুব সহজ ভাষায় বোঝানোর জন্যে এবং তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সুখবরটা উপভোগ করবেন যাতে আপনারা বুঝতে পারেন যে পরবর্তীতে আপনারা কি পেতে চলেছেন এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আপনারা অনেকেই হয়তো কামিং চ্যাটের যে এনএফটি রিওয়ার্ডটা ছিল tiger NFT Sherpa X NFT এই ধরনের এনএফটি রিওয়ার্ডটা ছিল সেখান থেকে কিছু কিছু এনএফটি পেয়েছেন যারা পেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন এবং যারা পাননি তাদের তারাও কেন পাননি এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বলে দিয়েছি আপনারা সেখানে গিয়ে আপডেটটা দেখে নেবেন এবং যারা পাননি তাদের জন্য আর কিচ্ছু করার নেই এখন রিওয়ার্ড টাইম ওভার হয়ে গেছে এখন আপনি আর পাবেন না তো যারা পেয়েছেন তাদের জন্য আরও কিছু সুখবর রয়েছে সেই সুখবরটাই আজকে আমি শেয়ার করছি সুখবরটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কামিং চ্যাটের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে আছি এখানে দুই ঘন্টা আগে আপনারা দেখতে পাচ্ছেন দুই ঘন্টা আগের একটা টুইট আমি এখানে ওপেন করেছি আমরা যদি এই টুইটটা একটু দেখার চেষ্টা করি এখানে দেখুন এই টুইটটাতে এখানে লেখা আছে our first batch of final rewards distribution has begun and will be done according to tiers for avoiding unfair advantages to bot users all community participants are processed in a fair manner and will be rewarded. The expected distribution will be completed by February 25th. এখানে তারা বলেছে যে আমাদের যে ফাইনাল রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন সেটা আমরা ইতিমধ্যে শুরু করেছি এবং এটা আমরা ডিস্ট্রিবিউট করছি আর কীভাবে ডিস্ট্রিবিউট করছে তারা সেটার একটা চার্ট নিচে দিয়ে দিয়েছে এবং এই ডিস্ট্রিবিউশনটা তারা আশা করছে যে পঁচিশ ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ এন্ড অফ দ্য ফেব্রুয়ারি তারা শেষ করবে এখানে আপনারা দেখুন আপনি যদি একটা এনএফটি পেয়ে থাকেন তাহলে আপনি কি পেতে যাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে লিখে দিয়েছে ওয়ান টু টেন যদি টাইগার কামিং চ্যাট এনএফটি এটা হচ্ছে এনএফটি আপনারা জানেন তিন ধরনের এনএফটি তারা দিয়েছে tiger coming chat NFT Sherpa X NFT এবং আরও একটা এনএফটি ইতিমধ্যে তারা দিয়েছে এখানে এটা হচ্ছে শুধুমাত্র যারা টাইগার কামিং চ্যাট এনএফটি পেয়েছেন তাদের জন্য টাইগার কামিং চ্যাট এনএফটি যদি আপনি এক থেকে একশোটার পেয়ে থাকেন তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এখানে আপনাকে আপনি যে পরিমাণ এনএফটি পেয়েছেন সেই পরিমাণ মিনি পয়েন্ট পাবেন reward equal to amount of NFT অর্থাৎ আপনি যে পরিমাণ এনএফটি পেয়েছেন সেই সম পরিমাণ মিনি পয়েন্ট আপনি পাবেন আর সেই সাথে সাথে আপনি আরও পাবেন আপনি যে কয়েকটা এনএফটি পেয়েছেন ঠিক সেই কয়েকটা আরও এইট ডিজিট এনএফটি আপনি পাবেন এই এইট ডিজিট এনএফটিটা খুবই ভ্যালুয়েবল কামিং চ্যাটের জন্য আমরা সবাই জানি এবং এটা দিয়ে আমাদের যে কেস এক্স মাইনিং পাওয়ার রয়েছে এটাকেও আমরা বাড়িয়ে নিতে পারি তো এটা খুবই মূল্যবান শেষ এবং আরও যারা একশো থেকে দুইশোটা পেয়েছেন একশো থেকে দুইশোটা এনএফটি পেয়েছেন মানে একশো প্লাস যারা পেয়েছেন তারা হচ্ছে একশো আপনারা এখানে চার্টে দেখতে পাচ্ছেন একশো মিনি পয়েন্ট পাবেন তারপরে সে সাথে আরও একশো এইট ডিজিট সিআইডি পাবেন আর তার বেশি অর্থাৎ দুইশো প্লাস যারা পেয়েছেন তারা দুইশো মিনি পয়েন্ট পাবেন দুইশো এইট ডিজিট সিআইডি পাবেন এখান থেকে এরকম একেবারে লাস্টে যদি আমরা দেখি এক হাজার যারা পেয়েছে তারা ছয়শো মিনি পয়েন্ট পাবে এবং ছয়শো এইট ডিজিট সিআইডি পাবে তো এইটা হচ্ছে যারা টাইগার এমটি পেয়েছিলেন তাদের জন্য এবং অন্যান্য এনএফটির জন্যও তাদের আপডেট রয়েছে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো কিছুক্ষণ আগের একটা টুইট এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শেরপা এক্সের একটা টুইট কামিং চ্যাট রিটুইট করেছে শেরপা এক্স আপনারা ইতিমধ্যে জানেন আমি কয়েকটা ভিডিওতে বলেছি শেরপা এক্স হচ্ছে কামিং চ্যাটারই আর আর একটা প্রজেক্ট এখানে তারা বলেছে air of the tiger rewards distribution distribution rules for tiger chain X and tiger share packs এখানে উপরে তারা বলেছে our second batch has begun for tiger chain X and tiger share packs owners এর আগে আমরা দেখেছি টাইগার কামিং চার যে এনএফটিটা সেটার ব্যাপারে আর এখানে তারা বলছে যে তারা টাইগার চেন এক্স এবং টাইগার শেয়ার প্যাক্স ওনার যারা রয়েছে তাদের জন্যে ডিস্ট্রিবিউশন শুরু করে ইউর ডিস্ট্রিবিউশন শুরু করুন এখানে লিখেছে let's see what you gonna get মানে চলেন দেখি যে আপনি কি পেতে যাচ্ছেন এখানে তারা লিখেছে যে টাইগার এনএফটির জন্যে আপনি টাইগার এনএফটির জন্য মিনি পয়েন্ট পাবেন এবং সেটা হচ্ছে আপনি যা এনএফ টাইগার চেনএক্স এনএফটি পাবেন তার পাঁচ গুণ এবং যা সাথে সাথে আপনি এই ডিজিট সিআইডিও পাবেন যা আপনি টাইগার চেনএক্স অ্যামাউন্টের এনএফটি পেয়েছেন তার এক গুণ তারপরে এখানে দিয়েছি টাইগার শেয়ার প্রাইস এনএফটি যদি আপনি পেয়ে থাকেন যেটা পেয়েছেন সেটার জন্য আপনি পাঁচ গুণ মিনি পয়েন্ট পাবেন যে পরিমাণ আপনি পেয়েছেন আর পিসিএক্স পাবেন এটা হচ্ছে শুধুমাত্র টাইগার শেয়ার প্রাইস এনএফটি যারা পেয়েছে তাদের জন্য পিসিএক্স পাবেন পিসিএক্স পাবেন হচ্ছে এক গুণ তো এই এইভাবে যদি আপনি পেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন কে কয়েকটা কয়টা পেয়েছেন এবং কে কী এনএফটি পেয়েছেন তার জন্য আপনি কি পেতে যাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে হয়তো ভালো লাগবে আর এই রিওয়ার্ড ডিস্ট্রিবিউশনটা একটু খেয়াল করুন এই রিওয়ার্ড ডিস্ট্রিবিউশনটা মাত্র শুরু হয়েছে আমরা যারা বাঙালি আছি বা যারা শেষের দিকে কাজ করেছি তাদের পেতে একটু লেট হবে তবে চিন্তার কিছু নেই সবাই এখান থেকে নিঃসন্দেহে রিওয়ার্ডগুলো পেয়ে যাবেন এবং পরবর্তী যে আপডেটগুলো রিওয়ার্ডগুলো আপনারা কি করবেন কোথায় সেল করবেন সোসপ কখন আসছে সোসপ আসার একটা নোটিস তারা দিয়েছিল তারপর তারা জানিয়ে দিয়েছে তাদের কিছু সিস্টেমে প্রবলেম রয়েছে তারা অ্যাড্রেস আইডেন্টিফাইয়ের জন্য তাদের সিস্টেমকে কিছুটা আপগ্রেড করছে আপগ্রেডটা কমপ্লিট হওয়ার পরে তারা হচ্ছে তাদের যে সোয়াপটা আসার কথা সোসোয়াপ নামে সেটাকে তারা মার্কেটে লঞ্চ করবে এবং সেটা কামিং চেটার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল জানিয়ে দেওয়া হবে এবং আপনারা অবশ্যই এই সংবাদ পেয়ে যাবেন আমি সবার আগে আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা তাই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকুন আর আমার আমাকে টুইটারে ফলো করতে পারেন এবং ফেসবুকে আমার গ্রুপে যুক্ত হতে পারেন এসব জায়গায় আপনারা সবার আগে সব আপডেটগুলো পেয়ে যাবেন আর আশা করছি যে কামিং চ্যাট নিয়ে সমস্ত আপডেটগুলো আমি টাইম টু টাইম আপনাদের দিতে থাকবো সেই পর্যন্ত সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে